বন্ধুগণ রক্তদানে ক্ষতি নেই জিহাদ ভাই এর আগে পঁচিশ বার দিয়েছেন আজকে ছাব্বিশতম বিপজিটিভ ভালোবাসা দান টেকনিশিয়ান বাদশা ভাই বেলাল মেডিকেল আল্লাহ দরগা দৌলতপুর কুষ্টিয়া রক্তদানে ক্ষতি কোনো ক্ষতি নেই যারা রক্তদানে ভয় পান তাদের উদ্দেশ্যে বলবো যদি রক্তদানে ক্ষতি থাকতো তাহলে জিয়াদ ভাই আর দিত না অলরেডি পঁচিশ বার দিয়ে ফেলাইছে আজকে দিয়ে ছাব্বিশ বার তো এক ব্যাগ রক্তে একটা মা একজন বোন একজন দাদা বেঁচে যাবে তাই রক্তদানে কৃপণতা না করে কোনো অজুহাত না দেখিয়ে মুমর্ষ রুগীকে রক্তদান করুন আহ্বানে আমি অবকর সিদ্দিক একটু হাসির জন্য সুরক্ষা ফাউন্ডেশন আল্লাহর দরজা দৌলতপুর কুষ্টিয়া ভালো থাকবেন